কাফের কাদিয়ানি কাফের কাফের কাদিয়ানি কাফের কাফের কাদিয়ানি কাফের কাফের কাদিয়ানি কাফের জাগো জাগো মুসলিম এক হও এক হও বন্ধ করো তাদের অপপ্রচার বেড়েছে কমেনি কাদিয়ানি শয়তানি আস্থানা ভেঙে করো চুরমার জাগো জাগো মুসলিম এক হও এক হও বন্ধ করো তাদের অপপ্রচার বেড়েছে কমেনি কাদিয়ানি শয়তানি আস্থানা ভেঙে করে চুরমার সবাই একতা হও উচ্চ আওয়াজে বলো একই স্লোগান তুলো কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কাফের কাফের কাদিয়ানি কাফের কাফের কাদিয়ানি কাফের কাফের কাদিয়ানি কাফের কাফের কাদিয়ানি কাফের গোলাম মাহমুদ কাদিয়ানি নবী বলে করে দাবি মূর্খরা একমত তারই সাথে লবিরা সব পরকাল ভুলে গিয়ে কাফেরের দলে আছে সাধু বেশে গোলাম আহমদ কাদিয়ানি নবী বলে করে দাবি মূর্খরা একমত তারই সাথে অন্ধলোভীরা সব পরকাল ভুলে গিয়ে কাফেরের দলে আছে সাধু বেশে মুখোশ খুলে দাও ওলামারা এক হও উচ্চ আওয়াজ বলো একই স্লোগান তোলো কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কাফের